রাখতে বলবে না তো কাকুতে বলবে না বলে রাখি তোমাকে একটা কথা বলি কাকে বলবে না তো কাকুতে বলবে না বলে রাখি তোমাকে একটা কথা বলি কাকে বলবে না তো কাকুতে বলবে না বলে রাখি